মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন দেননি কাউকে ব্যথা বলেননি মিথ্যা কথা দেননি কাউকে ব্যথা বলেননি মিথ্যে কথা এমন মানুষের কখনো হয় না তুলনা এমন মানুষের কখনো হয় না তুলনা কল্প বলো না নবীজির গল্প বলো না চলে বলুন আল্লাহ আকবার আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যতই জট তুফান যতই বিপদের সম্মুখীন আমার রাসুল নিজের পিঠকে বাঁচানোর জন্য নিজের সম্মানকে বাঁচানোর জন্য আমার নবীজি মিথ্যা বলে নাই আমার নবীজি একা ছিলেন মক্কার সমস্ত মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার নবীজি যখন ইসলামের প্রচার শুরু করেছেন আমার নবীজিকে মৃত্যুক বলেছে আমার নবীজিকে পাগল বলেছে আমার নবীজিকে জাদুঘরে ডেকেছে আমার নবীজিকে জ্যোতিষী বলেছে আল্লাহ পাক বলেন মা আন্তা বিনিয়ামাতে রব্বিকা বিমাজনুন হাবিব আপনার পরওয়ার দেগারের নিয়ামতে আপনি পাগল নন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি সবচেয়ে সুন্দর চরিত্রের উপর প্রতিষ্ঠিত আর আমার নবীর সেই সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে মক্কার সমস্ত কাপেররা তারা মিথ্যার আশ্রয় নিয়েছে সমস্ত মিথ্যার পরাজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে জোরে বলুন সুবাহ আমার নবীর গার হেরা থেকে আল্লাহর ওয়াহি নিয়ে কোরআনের সর্বপ্রথম আয়াত নিয়ে নিজের ফ্যামিলির কাছে আসলেন মা খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা শোন সেই গেরা হেরা গুহার ভিতরে অনেক দিন ধরে ধ্যান করেছিলাম সেখানে দেহের মধ্যে মগ্ন ছিলাম হঠাৎ জিবরাইল আমিন আমার কাছে আসলেন আসার পরে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে ওহির বাণী শুনিয়েছেন খাদিজারে শোনো আমার শরীরে খুব ঝড় এসে গেছে আমি তীব্র জোরে বুঝছি আমার শরীরটা কাঁপছে আমার খুব ঠান্ডা লাগছে জাম্মেলুনি আমাকে তুমি কম্বল দিয়ে আমাকে জড়াইয়া দাও দাসিরুনি আমাকে কম্বল দিয়ে জড়াইয়ে দাও আমার খুব ঝড় মনে হচ্ছে আমাকে খুব ঝরঝর লাগছে আমি খুব বেশি ভয় পাচ্ছি মা খাদিজা আমার নবীজিকে তাড়াতাড়ি কম্বল জড়িয়ে দিলেন আমার নবীজিকে চাদর জড়িয়ে দিলেন এবং মা খাদিজা আমার নবীজির মাতার পাশে বসে বসে আমার নবীজিকে সান্তনার বাণী শুনেছেন প্রাণের স্বামী গো শোনো আবেশির হে আমার স্বামী গো তুমি সুসংবাদ গ্রহণ করো আবেশির কাল্লা তুমি চিন্তিত হইও না তুমি ভয় পেও না কারণ তোমার কোনো ভয় নেই কারণ তোমার কাছে যে বাণী এসেছে সেটি ছিল সত্য বাণী জোরে বলুন সুবাহান আল্লাহ মা খাদিজা আমার নবীজির মাতার পাশে বসে বসে আর কপালের ভিতরে বিজা রুমাল দিয়ে জ্বর কাটছিলেন আর আমার নবীজিকে বলছিলেন আমার হাবিব আমার প্রিয়তমা স্বামী শোনো অল্লাহি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না ইন্নাকালাতা রাহিমা কারণ আপনি আত্মীয়র হক তাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন আপনি কোনোদিন আত্মীয়কে কোনোদিন কষ্ট দেন নাই প্রতিবেশীকে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই যারা আপনার হকদার ছিল প্রত্যেককে আপনি হক আদায় করেছেন এবং দুই নম্বর হলো হাদিসা আপনি সারা জীবন সত্য কথা বলেছেন মা খাদিজা বলেন স্বামী গো যারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না যারা জীবনে সবসময় সত্য কথা বলে আল্লাহ তাদেরকে কখন অপমানিত করেন না মা হাদিজা বললেন যারা কোনোদিন মিথ্যা বলেন না তারা কোনদিন এই পৃথিবীতে অপমানিত হয় না জোরে বলুন সুবাহান আল্লাহ হাদিস আপনি যখন কথা বলেছেন সত্যি কথাই বলেছেন আপনার কি বিপদ বিপদ আসবে যারা মিথ্যা কথা বলে সুতরাং এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছে আপনি আপনার কবর বাণী পাঠ করুন একরমা বিস্মি রব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান আমিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমাকে জিজ্ঞেস করছি তুমি বলো যে আমরা যে পাঁচ রক্ত পাঁচবার নামাজ পড়ি সেটার প্রমাণ কি কোরআন বলবে আকিমুস সালাহ যে তোমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন হে কোরআন তুমি বলো আমরা যে জাকাত দেয় সেই জাকাতের দলিল কি তখন কোরআন বলবে ও আত জাকা যে তুমি জাকাত আদায় করো আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি বলো আমরা যে রোজা রাখি সে রোজার কি প্রমাণ তোমার কাছে রয়েছে কোরআন আপনাকে বলবে আমার তোমাদের উপরে রোজাকে করে দিয়েছেন তুমি জিজ্ঞেস করো কোরআন তুমি বলো যে আমরা যে প্রতি বছর হজ করি সেই হজের কি প্রমাণ তোমার কাছে রয়েছে কোরআন আপনাকে ডাক দিয়ে বলবে আলান্নাসি হিজ্জুল মানুষের জন্য প্রতি বছর যেই যাদের কাছে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে তার উপরে বাইতুল্লাহর হজ করাকে ফরজ করেছেন এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করেন হে কোরআন তুমি বলো যেই চুর করলে চুর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে তুমি তার প্রমাণ আমাদেরকে দাও তখন কোরআন বলবে তুমি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি বলো যে যারা বিচার করে তাদেরকে একশোকে বেত্রাঘাত করতে হবে তার তোমার কাছে কি প্রমাণ রয়েছে হয়েছে কোরআন আপনাকে বলবে যে যারা বেবিচার এবং বেবিচারিনী প্রত্যেকে তোমরা একশো করে দুর্রা মারো আবার তুমি কোরআনকে প্রশ্ন করো কোরআন তুমি যে কোরআন তুমি যে আল্লাহ কোরআন সে তার কি প্রমাণ রয়েছে তখন কোরআন বলবে আমি যে কোরআন সেটার একমাত্র প্রমাণ হচ্ছে রহমতুল্লাহ আলমিন যিনি জীবনে যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই যিনি জীবনে কোনোদিন কৌতূহলের বাসায়ও কোনোদিন মিথ্যা বলে নাই যিনি কখনো টাট্টা করে মিথ্যা কথা বলে নাই যিনি কখনো বিপদে পড়ে মিথ্যা কথা বলে নাই তিনি হচ্ছেন আসাদিকুল আমিন তিনি হচ্ছেন সত্যবাদী বিশ্বস্ত আমি যে কোরআন সত্যবাদী তার প্রমাণ হলো আমার রহমতুল্লিল আলামী তিনি জীবনে মিথ্যা কথা বলে নাই কোরআন যখন আসমান থেকে নাজিল হয়েছে আমার নবী যে বলেছে হেরা গুহার ভিতরে আল্লাহ পাক এই কোরআন আমাকে দান করেছে আমার নবী হচ্ছে আমি যে আল্লাহর কোরআন সেটার প্রমাণ